আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আজকে হাজির হলাম সুস্বাদু আমের আচার আমের মৌসুম চলছে আমের আচারের জন্য উপকরণ হিসেবে যা যা লাগছে তা হলো কাঁচা আম পাঁচ কেজি লবণ পরিমাণ মতো শুকনো মরিচ অথবা গুঁড়ো মরিচ হলুদ সরিষার তেল পাঁচফোড়ন চিনি অথবা মিঠাই আদা বাটা রসুন বাটা তিনটা তেজপাতা ভিনেগার দুই টেবিল চামচ আমের আচারের প্রস্তুত প্রণালী শুরুতে বাজার থেকে যে আমগুলো নিয়ে এসেছি অবশ্যই কাঁচা আম কেটে ধুয়ে নিতে হবে আমি একটু বড় করে কেটেছি যেহেতু রোদে শুকিয়ে করব রোদে শুকোলে ওগুলো আরও ছোট হয়ে তাই কিছুটা বড় রেখে কেটেছি এবার পানি ছড়িয়ে এগুলোতে হলুদ মেখে রোদে শুকিয়ে নেব দুদিন শুকানো হয়ে গেল শুকানো হয়ে গেলে চুলায় একটি কড়াই বসাই এবং আঁচটি মিডিয়াম আঁচে রাখি এবার এতে দিই সরিষার তেল দুই কাপ তেল এখন কম দিব কম দিয়ে মশলাটা কষিয়ে নিব আচার তৈরি হয়ে গেলে তখন সংরক্ষণের জন্য আরও তেল দেব এখন কম দিয়ে রেডি করছি এবার তেলটা হালকা গরম হয়ে আসলে দুই তিনটা তেজপাতা দিয়ে নিয়ে নিই এতে স্মেলটা বের হবে তেজপাতার এবার আদা কুচি করে রেখেছি তার পেস্ট হাফ কাপ রসুন কুচি করে রেখেছি সেটা ব্লেন্ডারে পেস্ট করে হাফ কাপ এবং হাফ চা চামচ হলুদ যেহেতু আমি শুরুতে আমগুলা শুকানোর জন্য হলুদ ইউজ করেছি তাই এখানে কিছুটা কম হলুদ দিচ্ছি এবার লবণ পরিমাণ মতো দিয়ে মশলাগুলো কষিয়ে নিই চার থেকে পাঁচ মিনিট বন্ধুরা এ অবস্থায় মশলা থেকে দেখা যাবে ফেনা উঠছে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু আমরা সরিষার তেলে মশলা কষাচ্ছি তাই এরকম হয় আমি আচারে একটু ঝাল ইউজ করব তাই শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিলাম আপনারা চাইলে এতে গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন আর কেউ ঝাল পছন্দ না করলে মরিচ মরিচটি স্কিপ করতে পারেন এবার ভিনেগার দুই টেবিল চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিই এবার এতে দিয়ে দিচ্ছি চিনি চার কাপ যেহেতু আমি এটি টক মিষ্টি আচার বানাচ্ছি আপনারা চাইলে চিনি ইউজ না করতে পারেন চিনির বিষয়টি স্কিপ করতে পারেন মশলা কষানো হয়ে গেলে সব নামগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকি ভালো করে নেড়ে নিতে হবে এবং মশলাগুলো যতক্ষণ আমার ভিতর না ঢুকে ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব এই অবস্থায় আমগুলো থেকে ফ্যানা টাইপসের বের হবে যেহেতু এগুলো শুকিয়ে ছোট হয়ে গিয়েছিল পাঁচপুরান আমি বাজার থেকে নিয়ে এসেছি ওগুলো তেলে গরম করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি পঞ্চাশ গ্রাম আমি আস্ত পাঁচপুরনগুলোই ব্যবহার করি আচারে এতে আমের স্বাদটা খুবই টেস্টি হয় আপনারা চাইলে প্যাকেট মশলা পাওয়া যায় ওগুলোও ব্যবহার করতে পারেন এবার চিনি গলে গেলে চুলা বন্ধ করে নামিয়ে আচারটি ঠান্ডা করে নিই আচার ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়মে সংরক্ষণ করে রাখি যদি আপনারা বেশি দিন আচার সংরক্ষণ করতে চান তবে একটি টিপস দিয়ে দিচ্ছি তা হলো আচার বয়মে রাখার পর তাতে সরিষার তেল ডুবো ডুবো করে রাখবেন এবং এটি এক সপ্তাহর মতো রোদে শুকাবে এতে করে আচারটি আরো বেশি দিন দীর্ঘস্থায়ী হবে এবং আরো বেশি দিন রাখতে পারবেন এই ছিল আমাদের আজকের রেসিপি ধন্যবাদ ভিউয়ার্স আমাদের পাশে থাকার জন্য আপনাদের এই রেসিপিতে কোনো প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ